আমরা জয়পুরহাট স্টেশনে আসার পরে আমরা এক কাপ করে সবাই চা পান করিতেছি এখান থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে সীমান্ত এক্সপ্রেসে আমরা রওনা দিয়ে দেব ট্রিপ টু সুন্দরবন আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন trip to Sundarban welcome to Khulna আমি ওয়েলকাম দিচ্ছি সব নীল টুপি বাহিনী আমরা এখন হাঁটছি ঘাটের উদ্দেশ্যে ঘাটে গিয়ে আমরা জাহাজে করে আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব আমরা এমভি ডাবল সিক্স থ্রি ফাইভে চড়ে তিনতলায় আমরা এই যে আমাদের নিজ নিজ কেবিনে বসে আছি তো মোটামুটি ভালো চলে একদম টপ ফ্লোরে হওয়ার কারণে ভিউটা ভালো আসবে ইনশাল্লাহ আমাদের ইঞ্জিন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন আমরা চলে যাব নাকি এদিকে সূর্য মামাও ওঠার মতো পজিশন নিয়ে নিচ্ছে ইঞ্জিন স্টার্ট ওস্তাদ স্টিয়ারিং চেক করে নিল কিছুক্ষণ আগে সুন্দরবনে ওয়াচ টাওয়ারে উঠলাম ওঠার পরে দেখি যে গাছের হাইট এই ওয়াচ টাওয়ারের হাইটের থেকে অনেক বেশি তো এখানে আসে আবিষ্কার করলাম যে ওয়াচ টাওয়ার আসলে কি কারণে তৈরি করা হয় এই যে বিভিন্ন হ্যাঁ এগুলা ওয়াচ করার জন্য মানুষ এটাতে ওঠে আর কি শেষকালে তোমায় বলতে পারি তুমি বন্ধু সাদা পাখি হ্যাঁ আমি ভালো আছি তো তুমি ভালো আছো তুমি কি করেছো ময়না এই হচ্ছে আমাদের প্রথম রাতের ডিনার যদিও দুপুরের খাবার আমরা ভিডিও করতে পারি নাই সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম তো খাওয়ায় ব্যস্ত ছিলাম কী কী গেছিলো দুপুরে আইটেমে ঝাঁকি ঝাঁকিওয়ালা ঝাঁকিওয়ালা তুই বেড়া মাল শোধায় না হাই রে হাই হাই কইলে ভাই বেগুন খিচুড়ি সকালের নাস্তা না একা একা এখন চলে চলে গেছে বসছে সাগরের মাঝখানে চিন্তা করা যায় বড় বড় গাছ পর্যন্ত একেবারে উপরে চলে গেছে রাত্রিরে যখনই ওই বাতাস উঠতেছে তখন বাতাসের ধাক্কায় টুক টুক টুক করে খুলে যাচ্ছে কতবার উঠে আমার ওইটারে সাপ যে এগুলা উষ্টা লাগবে এগুলা শ্বাস নিয়ে হ্যাঁ ওরে বাবা ও হলে মানে কি বলবো जंगल में क्या मंगल किया भाई जंगल में সেটা আপনারা দেখতে পাচ্ছেন নেইমার মেসি রোনালদো এমবাপ্পে সব একসাথে খেলতেছে আলোর কোলে ওই যে ব্যাকগ্রাউন্ড আমাদের শিপ দেখা যাচ্ছে অনেক দূরে এটা হচ্ছে দুবলার চর তামলু